আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবে চলুন দেখা যাক আমরা প্রথমে ইমেলটা প্রবেশ করব এগুলো প্রবেশ করলে এগুলোতে ইন্টারফেস আসবে অ্যানাদার অ্যাকাউন্টে যাবো আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যারা আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব তাদের জন্য ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে দুটি অপশন আছে ফর মাই সেল এবং টু ম্যানেজ মাই বিজনেস তো আমার যেহেতু নিজের জন্য তাই for myself first name last name user name আশা করে বুঝতে পারছেন বন্ধুরা যেহেতু এই নামে হয়তো খোলা আছে তার জন্য আমরা একটু চেঞ্জ করে দেবো একটা মোবাইল নাম্বার এরপর এবার একদম জন্ম তারিখ হবে, জন্ম তারিখ জেন্ডার সেট করে দেবো জন্ম তারিখ যার যেটা জন্ম তারিখ দিয়ে দেবে gender, male or male, female or female. Christ. ফোন এটা দেখবে মেসেজ যাবে করতে এখানে বসাবো ডবল সিক্স সেভেন সিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো দরকার না স্কিপ করে দেবো আপনারাও পারবেন খুবই ইজি বিষয় কোনো জটিলতা নেই সহজভাবে দেখালাম আপনাদের আপনাদের যদি ভালো লাগে বা উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশের বেল আইকনটি দিয়ে আমাদের সঙ্গে থাকবেন কেননা পরবর্তীতে নোটিফিকেশান যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেটি আপনাদের কাছে সেই নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তাই বন্ধুগণ আর দেরি না করে পাশে থাকা বেল আইকনটি এখন আপনি বাজিয়ে দিন এই বক্স তাহলে বন্ধুরা কীভাবে আমরা ইমেল খুললাম সেটি তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পেরে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝে লেভেলের একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব যদি আমি সময় পাই তো ওকে আল্লাহ হাফেজ দেখা হবে আপনাদের মাঝে